সাথে খালা বেলের কাটাতে আমি দেশের পয়সা লুটে নিব আমার চোখের পলকে salud del গাছের কাঁচা কুঞ্চিতে গোপালগা বাবাকে আমার কচি কচি দেওয়ালের ভাতে বেগুন পুরা মা 那没看。